আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার ব্লগ আমি শুভ রায়হান আপনারা দেখছেন ট্রাভেল ওই শুভ রায়হান আজকে আমরা ঘুরতে যাব গোবিন্দপুর চরে চরটা অনেক সুন্দর আর এটা হলো আমার ব্লক নাম্বার সেভেন আমাদের সাথে আরও কারা আছে কিছুক্ষণ পর দেখতে আপনারা যারা আমার ব্লগ দেখেন যদি ভালো লাগে like comment share like subscribe করবেন আমার সাথে আরও গেস্ট আছে দেখতে থাকুন ট্রাভেল উইথ শুভ রায়হান আমরা এখন রেডি হয়ে বাসা থেকে বের হলাম আমাদের সাথে গেস্ট আছে সবাই আমরা মেঘনা রিভারে যাবো মেঘনা রিভার সেখানে ঘুরতে অঙ্কু ভাই গোসল করবো এই যে লঙ্গি আছে এই যে গাড়ি নিলাম গাড়িতে সবাই উঠবে হাই ভাই অনেক ভালো লাগতেছে আপনাদের এখানে আইসা চিল চিল রাব্বি ভাই আছে আমরা এখন গাড়ি নিলাম গাড়ি নিয়ে উলানে যাবো উলান বাজার পাম্পের কফি হাউস কফি হাউসে একটু আড্ডা দেবো চায়ের সাথে তো আমার এটা গিফট করছে আমার এটা গিফট করলো কে ভাই আমাকে এটা গিফট করছে মিস্টার টুইং ভালো ধন্যবাদ আড্ডা দেওয়ার পরে আমরা ট্রলার নিয়ে আমরা যাব আমাদের গন্তব্য স্থানে আমার সাথে আছে আমার দাদা রনি ভাই হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো এটাই হলো আহ, রুবেল ভাইয়ের কপি হাউজের পিছনে এখন আমরা পিছনে আছি আমাদের চায়ের আড্ডা হবে আর এই যে আমাদের সুলেমান ভাই সুলেমান ভাই হ্যাঁ ভাই আহ, আপনি কি কফি খান খাই ভাই কফি কিভাবে খান কিভাবে খাই এই যে পান করে যে একটু দেখ- দেখান তো কিভাবে খায় চুমুক দিয়ে খাই هلا اجا الزعيم العظيم ভাই দিয়ে সে কফি খাইতে জানি না এই first time first time first time coffee আমরা এখন আছি কালীগঞ্জ লজঘাট যেটাকে বর্তমানে উলাইনা লজঘাট বলা হয় আমাদের আরো দুজন বন্ধু আসছে তারা খুব লেট করে আসছে তাদেরকে ফোন দিতে দিতে আমার ফোন বন্ধ হয়ে গেছে এই মাত্র আসলো সরি ভাই সরি ভাই সরি সরি বললে কি হবে চলো নদীর ভিতরে যাব সেখানে যে আমরা এনজয় করব মজা করব মস্ত করব মাস্তি করব আমরা গোবিন্দপুর চরে যাওয়ার জন্য আমাদের ডলারটা চলে আসছে এখন এক এক করে সবাই ডলারে উঠে বসবে তো সবাই এক এক করে টলারে উঠলো এখন আমি উঠবো নেব আমার ইচ্ছে হলো ইঞ্জিল স্টার্ট দেওয়ার জন্য সেজন্য আমি রেডি আর আমার আম্মু বলেছে তোমার সাথে ভিডিও করতে না তুমি আমাকে তামিম খুব দক্ষতার সাথে ট্রলার চালিয়ে নিয়ে যাচ্ছে গোবিন্দপুর চরে আমার ভাই ভাই ভাই পুরো সেন্ট মার্টিনের ফিল ভাই সেরাদীপ গেলে যে ফিলটা পাই পুরো সেম টু সেম আমার চ্যানেলের উদ্দেশ্যে কিছু বলবেন না অবশ্যই ভাই সবাই ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের নাম travel with Subhray travel with Subhray শুভরায়ন অবশ্যই সবাই ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এখন চরে এসে পড়লাম সেন্ট মার্টিন দ্বীপ এরকম একটা পরিবেশ আর এখানে অনেক ভালু এই যে দেখা যাচ্ছে বালু ভালু ভিতরে আমাদের পামারো পরানো যাহাজায় তুমি তাই তুমি তাই গো আমারও পরানো জাহাজ বন্ধুর দুইটা চোখ যেন বন্ধু বাংলো আমার মনেরই সিন্ধু রে মনেরই সিন্ধু ভাই এটা কি টিভিতে দেখাইবো না ভাই তা কি দেখাইবো এটা সিরা চ্যানেলে দেখাইব এটা রেডির পিছে হ্যাঁ দূর মিয়া আমি বলছি টিভিতে আইবে লাগে অভিনয় করতে আসি هلا اجا الزعيم العظيم তুমি তাই বন্ধু দুইটা চোখ দুই নালা বন্ধু এগুলোর মানে আমি কিছুই বুঝি না গোবিন্দপুর চরটা কত সুন্দর সেটা কি না দেখলে হয় চলুন দেখে আসি আসলে এখানে এত সুন্দর একটা জায়গা মনোমুগ্ধকর আমি ফার্স্ট টাইম এখানে আসলাম আর দ্বিতীয় কথা হচ্ছে জুতা পরে হাঁটা যায় না কারণ এখানে যে বালু এই যে আমি জুতা খুলে রাখছি এখানে চারোদারটা খুব সুন্দর একটা সেন্ট মার্টিন দ্বীপে আসছে এরকম একটা পরিবেশ তাহলে একটা সিনেমাটিক শ্যুট নিয়ে নিই অঙ্কন সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য স্পেশালি থ্যাংক তামিমকে যে তামিম তামিম এত কষ্ট করে আমাদেরকে এখানে নিয়ে আসছে আসলাম কিভাবে আসলাম কে নিয়ে আসলো এই জায়গাটা চিনে কে রাবি হ্যাঁ। তোমার কথা বললো না রাবি তামিম রনি যারা আমাদের কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে অনেক দুষ্ট দুষ্ট কথা বলে আমরা দুষ্ট দুষ্ট কথা নাই শুনি আমরা ইনোসেন্ট ছেলে ভদ্র ছেলে আমরা ভদ্রদের মধ্যে থাকি আমাদের এখানে চোর আছে ছাগল চোর ছাগল চুরির প্ল্যানিং চলতেছে কারণ এখানে অনেক ছাগল আছে চুপি তার কাছে মানে, চুরি করতে সেখানে নিয়ে যাবো আপনার দেখেন সবাই ওকে এখন ছাগল চুরি করবো এখানে অনেক ছাগল আছে অনেক সুন্দর সুন্দর কিউট কিউটের বাচ্চা ছাগল এই যে ছাগল চুরি করলাম এটা আমার খুব ভালো লাগছে ছাগলটা নিয়ে যাইমু এটা দিয়ে আজকে পার্টি দিব ঠিক আছে কেউ ছাগল যাবি তো যাবি কার ছাগল কি খবর ভাই এটা কার ছাগল বেশি না এটা জারি ছাগল হোক আমি চোর আমি চুরি যার যার ছাগল আপনি আপনি পাঠিয়ে দিবেন কেন আপনার নাকি ছাগল ভাইয়া ছাগল আরে ভাই ছাগল চোরের হোক হ্যাঁ। এটা কোনো বিষয় না হ্যাঁ। ছাগলও না আমার এই ছাগল দিয়ে আমি পার্টি দিব বুঝছো কে করে খাবেন পার্টি দিয়া আমরা করে খাইবেন তারপর সুর সুরের জিনিস খান বেশি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ভাই এই দুঃখ আমি কোথায় রাখবো কোথায় রাখবো মানে আপনারা যদি না খান হ্যাঁ। এই ছাগল মুই লইয়া যাইম লইয়া গিয়া এদিন খানা দিয়ে দিয়ে এদিন খানা দিয়ে দিয়ে নেন সুরির মাল নিয়ে এদিন খানা দাও পাকায় আছে এই যে তার ছাগলটা মনে নিচে আর এখানে আসার পরে আবার একটা জিনিস খুব খারাপ লাগতেছে আমরা কেউ পানি নিয়ে আসিনি পানি খাবো যে পানি নিয়ে আসিনি খুব পানির তৃষ্ণা পাচ্ছে এখানে নদীর পানি ছাড়া অন্য পানি মনে নাই তো আশেপাশে অনেক বাড়ি আছে সামথিং কিছু দোকান আছে ওই যে ওখানে একটা বাড়ি আছে তো আমি সেখানে যাবো পানি খেতে দেখি পানি খেতে গেলে কি হয় এবার লোক আপনারা আছে আচ্ছা, পানি খাওয়ানো যাবে নদীর পানি আচ্ছা তার নদীর পানি খাই ছোট ছোট গাছে খেজুরের রস হয় এখন তো বিকেলবেলা এখন খেজুরের রস নেই তো সকালে হলে খেজুরের রস খাওয়া যেত আমাদের জন্য পানি নিয়ে আসছে রাপুটা এটাও কিন্তু নদীর পানি একদম নদীর পানি এখানে কোনো ডিপ টিউবওয়েল নেই নদীর পানি তো নদীর পানি খেতে হবে কারণ আমাদের তো অনেক তৃষ্ণা পাচ্ছে সেই জন্য মানে এত তৃষ্ণা পাইছে মনে হচ্ছে এটা নদীর পানি এটা ডিপ টিউবওয়েলের পানি খুব ভালো লাগে খালাদের বাড়িতে ওখানে একটা বড়ি গ্যাস আছে অনেক মিষ্টি বড়ির কাছ থেকে ওরা বড়ি পারলো কিন্তু খালার কাছে অনুমতি ছাড়াই তারা বড়ি পাইটা খাইলো এটা কি ঠিক এটা ঠিক না ব্যাটিক এটা কমেন্ট করে জানাবে এটা আমার খালার ছেলে উল্টে গালতে উল্টে গালতে খালার কাছে যাচ্ছি যে বড়ি খাওয়ার পারমিশন নেওয়ার জন্য দেখি খালা কি বলে খালা আপনি তো ওই জায়গাটা বড়ি খাচ্ছ তাই না তো আমরা চাচ্ছিলাম দু চারটা বড়ি খাবো আমরা খালার কাছে বড়ি খাওয়ার অনুমতি নিলাম লবণ মরিচ দিব তো এখন আমরা বড়ি খাবো তো তোমার হাতটা কি হয়েছে দেখি এটা কিভাবে হয়েছে পুড়ে গেছে গেছে ছোটবেলা যে ওর হাতটা পুইরা কিরকম হয়ে গেছে সবাই ওর জন্য দোয়া করবেন যে ও সুস্থ ভালো থাকতে পারে আর ভালো থাকে যে বড় হয় যে বড় তো হবেই বড় হওয়ার মতো বড় হয় যে ইভান ভাই তুফান হালাদার এই খালতো ভাইটারে মানে আমাদের খালতো ভাই তাকে কিছু টাকা দিল চকলেট খাওয়ার জন্য সাহেব কি খাইলেন আরে ভাই বড়ি খাইছিলাম ভাই বড়ি আল্লাহ দিলে খুব সুন্দর মিষ্টি মিষ্টি খাও ভাই শুভরান আমরা একটু টেস্ট করে দেখেন ভাই আসলেই অনেক মিষ্টি Yeah. <laughs> <laughs> <laughs> খুবই টক তারপরে ভালো কারণ এই দুপুরে এই রৌদ্রের মধ্যে টক খাওয়াটা খুব ভালো লাগে বড়ি গাছের নিচে আইসা আমার পায়ে কাটা ঢুকে গেছে এটা স্বাভাবিক বড়ি গাছের নিচে কাটা থাকবে ওদের বড়ি পাড়া দেখে আমারও খুব ইচ্ছা হলো আমি বড়ি পারবো সেজন্য আমিও বড়ি পারতেছি এটাই হচ্ছে খালাদের বাড়ি তো আমি আপনাদেরকে একটু খালাদের বাড়িটা দেখাই থাকো তোমরা কে কে থাকে বাড়িতে তুমি আর এ ছোট ভাইয়া তোমার আব্বু তোমার আম্মু ওই তো থাকতে কষ্ট হয় না শীতে বর্ষার সময় পানি ওঠে আমরা এখন ওই বাড়ি থেকে বড়ি খেয়ে আসলাম কি গোসল সেরে লাইছেন হ্যাঁ গোসল এখন হয় না হবে ও আচ্ছা তো গোসল হবে আমি তো ভাবছিলাম আমাদের নাকি হ্যাঁ, একজন উপাধি আজকে আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত যে কোনো কারণে আসতে পারেনি সে অনেক বিজি বিয়ে সেজন্য আসতে পারেনি তো আমরা চেষ্টা হ্যাঁ। আগামী যে ব্লগগুলা ব্লগগুলো আমাদের রাখা আপনি তো খুব ফানি মুডের মানুষ তাই না তো আপনি একটা ডায়লগ দেন পারে নাই পানি নদীতে আছে পানি মাঝখান থেকে আমি তোমার অনেক ফানি <laughs> সারাদিন গোবিন্দপুরের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের চলে যাওয়ার সময় চলে আসছে তো আমরা এখন এখান থেকে চলে যাব যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এমনকি সাবস্ক্রাইব করবেন ডিসক্রিপশন বক্সে ব্লগ সিক্সের লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আমি এখানে ব্লগ শেষ করলাম আমার নেক্সট ভিডিও যদি আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বলেন নদীর জেতা ইলিশ দেখতে চান তাহলে আমি আবার একটা ব্লগ করব আমি জেলেদের নৌকায় গিয়ে আমি আরেকটা ব্লগ করব আজকে এই পর্যন্তই আপনারা আমার ভিডিওটি বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার এমনকি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ